so hey guys welcome back to my YouTube channel তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গেস ভিডিওটা সব থেকে স্পেশাল একটা ভিডিও হতে চলেছে কেননা আমাদের গেমের ভিতর কিন্তু আসতে চলেছে সব থেকে বড় একটা ইভেন্ট যেই ইভেন্ট স্পেশাল গাইস আমরা গ্লোয়াল থেকে শুরু করে গান স্কিন এম এ এইটি সেভেনের স্কিন তাছাড়া কিন্তু আমরা নতুন একটা ইভো গান স্কিন দেখতে পাবো ফিস্টের স্কিন সমস্ত কিন্তু আমরা ওই ইভেন্টের ভিতরে দেখতে পাবো তো কি ইভেন্ট আসতে চলেছে কনফার্ম তোমাদেরকে দেখিয়ে দেবো আর ইভেন্টের নাম কি হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমাদের নতুন ইভোর যে স্ক্রিনটা আসবে সেটি কোন গানের স্ক্রিন হতে চলেছে আর এটার অ্যাবিলিটি কী হবে সমস্ত কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা আমি ক্লিয়ারলি দেখিয়ে দেবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটা গ্যাস যদি ভালো লেগে থাকে অবশ্যই গ্যাস একটা লাইক দিয়ে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তীতে তোমাদের কোনো ভিডিওই মিস না হয় ঠিক আছে তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে আমি ইভেন্টটা দেখিয়ে দিয়েছি তো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে আমি স্ক্রিন ওপর দেখিয়ে দেবো তো গাইস স্ক্রিন ওপর তোমরা যে ইভেন্টটা দেখতে পাচ্ছ ফ্রিজিং ফ্লেম ইভেন্ট তো এই ইভেন্টটাই কিন্তু আমাদের গেমের ভিতর ভিতর আসবে সব থেকে বড় একটা ইভেন্ট যেখানে তোমরা যা কিছু দেখতে পাবে মানে যতগুলি রেয়ার তোমরা দেখতে পাবে প্রত্যেকটা রেওয়ার্ডই কিন্তু এরকম সেম কালার হবে বরফ কালার তোমরা দেখতে পাচ্ছ এর স্কিন যেরকম গ্লোয়ালের স্কিন এবং এম এইটি এইটি সেভেনের স্কিন প্রায় কিন্তু তিনটার কালারই কিন্তু সেম এটা তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম যে আমাদের নতুন পোকার এমপি ফোরটি সেটার স্কিনও কিন্তু এমনটাই মানে এই যে ফ্লিজিং ফ্লেম যে ইভেন্টটা আসবে এই ইভেন্টের ভেতর যতগুলি রেয়ার তোমরা দেখতে পাবে সমস্ত কিন্তু সেম একই রকম কালারই হবে তো তোমরা দেখতে পেলে যে আমাদের এম এইটি এইটি সেভেন তো সেখানে গেছে আমরা ওয়েপেন রয়েলে কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি আমাদের নতুন পোকার এমপি ফোরটি তাছাড়া গেছে আমরা নতুন একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাবো তো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এই যে দুইটা ফেস্টের স্ক্রিন তার উপরে ওপরে যেই নীল ফেস্টের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আমাদের এই ইভেন্টের ভেতর ঠিক আছে এছাড়া কিন্তু আমরা কয়েকটা ইমোটও দেখতে পাবো তো ইমোটার ফটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ চারটা ইমোট কিন্তু দেওয়া আছে তো এই চারটা ইমোটও কিন্তু আমরা এই মানে ফ্রিজিং ফ্লেম যে ইভেন্টটা তোমরা দেখতে পেলে সেই ইভেন্টটার ভেতরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব তাছাড়া গাইস এখন আমাদের গেমের ভিতর আসতে চলেছে মারাত্মক লেভেল বা ওপি লেভেলে কিন্তু একটা ইভো গানের স্ক্রিন গাইস তো এই ইভো গানের স্ক্রিনটা কোন গানের হবে এবং এটা কেমন দেখতে হবে চলো তোমাদেরকে স্ক্রিন উপর দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ গাইস এটা কিন্তু আমাদের নতুন এক্সাম এইটের ইভো গানের স্ক্রিন আসতে চলেছে আমাদের গেমের ভিতর তাছাড়া এই যে প্লিজিং ফ্রেম তোমরা যে নতুন ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টের ভিতর আরও কিন্তু রেয়ার আমরা দেখতে পাবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের নতুন একটা প্যারাসুট দিয়ে দিয়েছে যে প্যারাসুটটা কিন্তু আমরা ইভেন্টের ভিতর দেখতে পাবো তাছাড়া নতুন একটা লুট বক্স হ্যাঁ গাছ তোমরা দেখতে পাচ্ছ সেম কিন্তু একই রকমই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বরফি কালারের সবগুলোই মানে যতগুলি তোমরা রেয়ার দেখতে হবে সমস্ত কিন্তু এরকম হবে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কেটবোর্ড ঠিক আছে স্কেটবোর্ডটাও কিন্তু আমাদের মানে সেম একই রকম মানে প্রায় যতগুলি রেওয়ার্ড আমি তোমাদেরকে বলে দিয়েছি আগে যে যতগুলি রেওয়ার্ড আমরা দেখতে পাবো সমস্ত কিন্তু সেম একই রকম দেখতে হয়ে যাবে ঠিক আছে এছাড়া আমরা কিন্তু ব্যাকপ্যাক দেখতে পাবো ব্যাকপ্যাকটাও গাছ তোমরা দেখতে পাচ্ছ পুরাই জোস লেভেলের ব্যাকপ্যাক সেটাও কিন্তু প্রায় সেম একই রকম মানে ইভেন্টটাই হবে আমাদের গাইস এই কালার আর এখানে কিন্তু যা যা দেখতে পাবো সমস্ত কিন্তু সেম একই রকমই ইভেন্ট হবে তাছাড়া গেছে তোমাদেরকে নতুন যে ফিস্টের স্ক্রিন দেখালাম সেটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আমাদের ইভেন্টের ভিতর তো তোমাদেরকে দেখে দিচ্ছি নতুন ফিস্টের স্ক্রিন আর এটা কিন্তু হাতের উপর দেখাচ্ছে না যেহেতু লিক্স পেয়েছি মানে ফটো দেখতে পেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফিস্টের স্ক্রিন আর এই যে গাইস আমাদের কিন্তু পুরাই বা মারাত্মক ইপিক লেভেলের আমাদের এক্সাম এইডের স্কিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন এক্সাম এইডের ইভো স্কিন তো এই স্কিনটা কিন্তু মানে এটা সম্ভবত আমাদের প্রথমে এক লেভেলে থাকবে তারপর এটা যখনই আমরা ম্যাক্স করতে পারবো গাইস তারপর আমাদের এটার অ্যানিমেশনটা মানে পুরাই মারাত্মক বা ইপিক লেভেলের হবে তো এটার ইভে মানে ইমোটটা কেমন হবে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি তো আমি তোমাদেরকে চলো আর একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো গাইস এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা দেখাচ্ছে না যেটা সেভেন লেভেলে হলে আমাদের কেমনটা স্ক্রিন হবে তো এখানে কিন্তু দেখাচ্ছে না শুধুমাত্র মানে এটা ফটো মানে একটা লিক্স আমাদেরকে দিয়ে দিয়েছে এটা কিন্তু ফুল অ্যাট্রিবিউশন বা নতুন কোনো স্ক্রিনের কিন্তু এখনও দেখায়নি আমাদেরকে তো এখানে আমাদের নতুন মারাত্মক লেভেলে কিন্তু ইমোট হবে তো ইমোটটা কিন্তু এখানে শো করতেছে না তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছু শো করতে আসছে না শুধুমাত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানে সামনে খালি অ্যানিমেশনটা দেখাচ্ছে মানে ভিতরে গান স্ক্রিনটা কেমন হবে সেটা কিন্তু দেখাচ্ছে না তো গান স্ক্রিনটা কেমন হবে তোমাদেরকে কিন্তু আমি আগে দেখে দিলাম তো তেমনই কিন্তু গান স্ক্রিন হবে আর এটা যখন লেভেল আমরা সাথে নিয়ে যেতে পারবো তো সেটার ইমোট কেমন হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না যেহেতু মানে এটা লিক্স দিয়েছে আমাদেরকে কিন্তু এটার কোনো ফটো বা এটার কিন্তু কোনো অ্যানিমেশন সহকারে কোনো কিছু কিন্তু দেয়নি যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তো যখন আমরা এটা কিন্তু ফুল অ্যাট্রিবিউট বা ফুল আমরা ডিটেলসে পেয়ে যাবো তো তোমাদেরকে অবশ্যই মানে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো গাছ এই যে যে নতুন ফ্রিজিং ফ্রেম ইভেন্টটা আসবে ইভেন্টের ভিতর আমরা কিন্তু যা যা দেখতে পাবো মানে এক কথায় আমরা এ টু জেড যা কিছু দেখতে পাবো সমস্ত কিন্তু প্রায় সেম সেম রকম হবে ঠিক আছে আর ইভেন্টটা সবথেকে বড় একটা ইভেন্ট হতে চলেছে কেননা এই একটা ইভেন্টের ভিতর আমাদেরকে অনেকগুলি রেয়ার দেওয়া হবে নতুন ইভো গান স্কিন নতুন আমাদেরকে গ্লোয়াল স্কিন এম এ এটি এইটটি সেভেনের স্কিন তাছাড়া তোমরা কিন্তু আরও অনেক কিছু দেখতে পেলে ইমোট সমস্ত কিন্তু আমাদেরকে এই ইভেন্টের ভিতরে দেওয়া হবে ঠিক আছে তো গাছ এই মানে মাস্ট এই কয়েকটি আপডেটই পেয়েছিলাম যার কারণে তোমাদেরকে জানিয়ে দিতে পারলাম যে বিগ একটা আপডেট আসবে আমাদের গেমের ভিতর সেখান থেকে প্রায় অনেক ভালো ভালো রেয়ার্স আমরা দেখতে পাবো আর ডায়মন্ডও গাছ ডায়মন্ডও অনেক খরচ হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিওটি মোটামুটি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবো ঠিক আছে তো বেশ ভালো থেকে সবাই বাই বাই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তো thanks for watching my today's video bye bye